আগামী নির্বাচনে আমেরিকা বাংলাদেশকে বারবার তাগিদ দিয়ে আসছে সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে আমেরিকা বাধ্যপরিকর আমেরিকা বাংলাদেশে নিষেধাজ্ঞা দিয়ে শোনা যাচ্ছে বিএমবিকে ক্ষমতায় নিয়ে আসবে তা বিশ্লেষকদের কথা অনুযায়ী সম্ভাবনা খুবই কম committed uh, to uh, continuing to work together to find ways to uh, strengthen and deepen the relationship, to address uh, as well, uh, economic development and human rights. And of course, we're looking, the world is looking uh, to Bangladesh uh, for uh, its uh, next elections uh, to make sure that they set a strong example uh, for free and fair elections for the, for the region and for the world. কারণ আমেরিকা বর্তমান সরকারের সাথে দর কষাকষিতে বিরোধী দলগুলো হাতে রাখছে কেননা বিএনপি থেকে শক্তিশালী দল আওয়ামী লীগ আমেরিকা চাচ্ছে শক্তিশালী দলের উপর সোয়ার করে বাংলাদেশ হইতে তাদের স্বার্থ হাসিল করতে বিএনপি ইসলামিক দল জামায়াত লেজুর ভিত্তিক দল মৌলবাদী দল দুই সালের পর বিএনপি জামায়াত জোট সরকারের ক্ষমতায় এনে আমেরিকা ভারত স্বার্থকে জলাঞ্জলি দিতে হয়েছে আমেরিকা বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি জামায়াত ছাড়া অন্য কোনো দল গন্ডায় গন্ডায় পাত্তা দেয় না এদেরকে একটি হাড্ডি ছুঁড়ে দিলেই ঠান্ডা হয়ে যায় এদের জনগণ সমর্থন শূন্যের কোটায় বাংলাদেশের কোনো নির্বাচনে একটি সিট তিন দলের এক দলের সমর্থন ছাড়া পাশ করা তো দূরের কথা জামানতও পাবে না তবে বিএনপি জামায়াতের মদত দিচ্ছে আমেরিকা আওয়ামী লীগকে টুপি ফালানোর জন্য এবং আমেরিকার স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগকে পেঁচে ফেলে আমেরিকার স্বার্থ উদ্ধার করা বাংলাদেশের আওয়ামী লীগের সাথে জাতিগত কোনো শত্রুতা নেই কয়েকটি স্বার্থ আমেরিকার হাসিল করাই উদ্দেশ্য তা বাংলাদেশের জনস্বার্থে দেশের স্বার্থ জলাঞ্জলিতে দেওয়া আমেরিকার স্বার্থগুলো বিএনপির জামায়াত রাজি থাকলেও আমেরিকা আওয়ামী লীগের মাধ্যমে স্বার্থ হাসিল করতে চায় আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র দণ্ড ডাক্তার ইউনুসকে বাংলাদেশের প্রাধান্য দেওয়া ও আকসা জিসুমিয়া চুক্তি বাস্তবায়ন করা চীন রাশিয়া বলয় হইতে বাংলাদেশকে সরিয়ে আসা আমেরিকার বলে অংশগ্রহণ করা এছাড়া তেমন কোনো দণ্ড নাই আওয়ামী লীগ মনে করে এ দণ্ডগুলো আওয়ামী লীগের সরকারের নিজের নয় এই স্বার্থগুলো দেশকে জলাঞ্জলিত করা কিন্তু আওয়ামী লীগ এক এগারোর অবস্থাও ভালো করে জানে হয়তো বিরোধী দলের কারণে বাধ্য করতে পারে দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে এক কথায় আমেরিকা বসে নাই মুসলিম দেশের উপকার করতে এরা চায় কোনো কৌশলে মুসলিম দেশের উন্নয়ন অর্থ সামগ্রী ধ্বংস করা বাংলাদেশ আমেরিকার বলয় হইতে কোনোদিন বাহির হওয়া সম্ভব না বাংলাদেশে রপ্তানি প্রায় পঁচাশি পার্সেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে থাকে রেভিরেন্স মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ অতি নির্ভর আমেরিকার একটি নিষেধাজ্ঞায় বাংলাদেশের উন্নয়ন ক্ষতি হতে পারে তাই বাংলাদেশ সরকার চিন্তা করে উদ্যোগ নেবে আশা করি তবে আমেরিকা বাংলাদেশের পেয়ার নির্বাচন করে দিবে তা অবিশ্বাস্যকর চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন